আচ্ছা, এই বক্তব্যের মাধ্যমে সারেন বক্তব্যের মাধ্যমে বক্তব্য একটি ঘোষণায় উনি ছাব্বিশ হাজার কে জাতিকরণ করার ঘোষণা দিয়েছে উনি যত বড় সাহসী পদক্ষেপ রেখেছেন এই স্বাধীন বাংলাদেশের গড়ে তোলার দায়িত্ব সরকারি শিক্ষকদের যারা আমরা ফেসবুক চালাই সামাজিক গণমাধ্যমে কাজ করি যোগাযোগ মাধ্যমে কাজ করাবদ্ধ না একটি সন্তান জন্ম দিয়ে স্কুলে পাঠানোর পরে তার সমস্ত প্রধান শিক্ষকদের পরের দাব এখনো সেইটাই আমাদের এক দাবিতে আমরা অনরাবদ্ধ সবাই একতাবদ্ধ হয়ে ঢাকায় গিয়ে আন্দোলন করব নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা গণপ্রতিমন্ত্রী